এর কিছুদিন পর থেকে আমার ওই কথা বলা বন্ধ করে দিছে আন্তাজে হয়তো কোনো ছোট গাছের সাথে ওনার কাপড় আটকে গেছিল উনি ভাবছে কেউ ধরছে আরে ভাই আন্তাজি কাহিনী না সব সামনে সস্তায় নিও না আমার মামা শ্বশুর ওই অসীম গাছটা কাটতে গেছিল পরে একদিন উনি পঙ্গু হয়ে গেছে একবারের লিগা পরদিন সবাই যাইয়ে দেয় ডাল ডুল কিছুই ভাঙ্গে নাই আরে না ওনার অবস্থা হচ্ছে এমন যে হইতে পারে কোনো ডাল পড়ছে সকালে কেউ সরাই দিছে আরে ভাই তুমি নতুন তুমি জানো না কিছু ওই অসীম গাছের নাম কেউ জানে না হ্যাঁ নাম না জানলে এটা ভূত হয়ে গেছে না আরে না আরে ভাই ওই গাছের সামনে দাঁড়ার সময় কেমন জিনিস শরীরটা বারবার হইয়া আহে কেন অচেন গাছ মানুষের ওজন বাড়াই দেয় নাকি ধর্মিয়া তুমি খালি এটি সব ফাইলে আমি মনে করো অমন হ্যাঁ, ফাঁদে পড়লে না বুঝতো রাশিদা চাচি শ্বশুরে ওই গাছের পাতা পুরায় তারপর থেকেই পেটে ব্যথা শুরু হয়ে উনি করতে করতে মারা গেল দূর আইছে উনি মরার আরো পাঁচ ছয় মাস আগে থেকে উনার পেটে আলসার ছিল আচ্ছা নিজের চোখে দেখছো কিছু কোনোদিন না কিন্তু যারা দেখছে ওনারা কি মিথ্যা কথা বলবে নাকি কথা আছে না বনের বাগে খায় না মনের বাগে খায় এখন আমিও তো ওইদিকে গেলে এমন চিন্তা মাথায় আসবে মনে হবে কেউ ডাকে এই বুঝি ঘাড় মটকাই দিল আমার সবই কথার পাওয়ার সামান্য একটা কথার কারণেই অনেক কিছু হয় এত কথা না কইয়া পারলো ওদিকে যাইয়া দেখান আচ্ছা ঠিক আছে আজকেই যাব আচ্ছা একাই যাবেন কাছের উপরে একটা লাঠি পিতা দিয়ে আসবেন সকালে আমরা যাই যদি লাঠি পাই তাহলে বুঝবো কিছুই নাই সব বুঝবো হ হ ওই গাছের সামনে যাওয়ার সময় কেমন জানি শরীরটা বারবার হইয়া এই কিছুদিন পর থেকে আমার ওই কথা বলা বন্ধ করে বাড়ি কই দেখি না যে ও তো আজকে ভোরেই ঢাকা চলে গেছে ও মা হঠাৎ হইলো কি রাত্রে দেখি বাসে আসার পর শাম গামায় টামায় অস্থির ও ভাপাইতেছে বললো ওই অচিন গাছের নিচে কি না কি বলে দেখছে কিছু না বলে চলে গেল আজকে হুম তখন বিশ্বাসই করে নাই ফুল্লাপান মানুষ রক্ত গরম কিছু কানেই নেয় না হুম আমার নানির কি খারাপ অবস্থা হইলো এই গাছের লেগা ও ওই গাছের ছায়া দেখলেই তো গায়ে কাটা দিয়ে উঠে গেল ওরা এসে দুদিন শান্তিতে থাকতেও পারলো না বাড়িতে